এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনা যদি গঠনতন্ত্র মানে গঠনতন্ত্র রাখে তাহলে আবার ইসলাম পাবেন না কি নিশ্চিত হয়েছে আমাদের পান নাই আদর্শ যার কাছে নাই মনে করে যাতে যারা সংগঠনকে ভালোবাসে না তারা মনোনয়ন দলীয় মনোনয়ন পেতে পারেন না তাই আমি একইভাবে বলতে চাই ওনাদের বক্তব্য থেকে শুনেছেন আমি নিজের আরামকে হারাম করে যাতে মনোনয়ন না পায় আমার দলীয় নেতা চেয়ারম্যান সহ মহিলা আমি ছয়বার গিয়েছিলাম মোহন সহ আল্লাহ রহমতে আমাদের সকলের মনের আশা পরম করুন আল্লাহ পূরণ করেছেন সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে সিয়াম ইসলাম সাহেব সদস্যার্থী হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সুকান্তে এই শিবপুরের আওয়ামী লীগকে শিবপুর আওয়ামী লীগকে বিভিন্ন আওয়ামী লীগকে ধ্বংস করতে ক্ষতিগ্রস্ত বিরুদ্ধে করতে চেয়েছিল শত প্রলোভন দেশীয় আওয়ামী লীগকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই যারা সুবিধাবাদী শ্রেণীর কতিপয় লোক ইসলাম মোল্লা তথাকথিত যুবলীগকে নামে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল পারে নাই সেটাই আমার সবচেয়ে মনের বড় শান্তি তৃপ্তি আমি বলবান পাই নাই সেই জন্য আমার কোন দুঃখ নাই আমাদের মধ্য থেকে তৃণমূলের নেতা কর্মীদের রেগুলেশন সাপেক্ষে দিয়েছিলাম আমার এবং মহাসরের নাম জন্মতি শেখ আমাদের মধ্য থেকে পেয়েছে এক আর শান্তি আমাদের আর কিছু থাকতে পারে না আমি সিরাজুল ইসলাম মোল্লাব্বি বক্তব্য রাখেন উনি অনেক কাজ করেছেন রাস্তাঘাট করেছেন মসজিদ পৌরসভা করেছেন আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই এই টাকা কি ওনার বাবার টাকা না ওনার টাকা এই টাকা শেখ হাসিনার টাকা বঙ্গ আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগ সরকার বন্ধ দিয়েছেন আর আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন জহুর হক গোয়া মোহনকে তাহলে এই কাজ কর্মের দাবিদার কারা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমরা সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণ সম্পর্কে জনজি শেখ হাসিনার এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলব উনি এখন একটি কথা নিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ জলনীতি শেখ হাসিনার সরকারের কর্মসূচি রাস্তাঘাট করার কর্মসূচি জলনীতি শেখ হাসিনার কর্মসূচি সেই কর্মসূচিও উনি সদন পিটি করে দুর্নীতি করে উনি এই পৌরসভা ওনার যে পৌরসভা হওয়া উচিত পৌরসভা কেন্দ্রস্থলের নীতিমালার মধ্যে রেখেছে ওই পৌরসভা ভবন আমার নিয়োগস্থান যারা আওয়ামী লীগের নেতা কর্মী সবচেয়ে বেশি বাধা হয়ে সেখানে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য পৌরসভার স্থান নির্ধারণ করেছেন একটি যুবার স্থানে উপজেলা মনের মসজিদ এ এলাকা থেকে নিয়ে ওই বলেন একটি স্থানে অনুষ্ঠান নির্ধারণ করেছেন পানির ট্যাঙ্কি ওই ওনার এলাকায় নিয়েছেন বাজার আমরা বাজারের ব্যাপারে কি করে বলতে চাই পালপাড়া বাজার উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই শিবপুর বাজার দূষণ বাজার পুটিয়া বাজার অগ্রাধিকার ভিত্তিতে তাদের হওয়া উচিত ছিল যদি একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব এবং কর্তব্য সুষম বন্টনের মাধ্যমে এলাকার উন্নয়ন করা এমপির দায়িত্ব থাকে সঠিকভাবে স্কুলের নাম দেওয়া রাস্তাঘাটের নাম দেওয়া এর অর্থ এই না এই সম্পদ এই টাকা ব্যক্তিগত মনের বা আমার মাস্টার মুস্তাম আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার টাকা দিয়ে এলাকার বেশ দূর করার কথা উনি একটি কাজ করেন নাই আবার উনি বলেন এত কিছু করে আমরা এই এলাকার মানুষ আমরা মানব বন্ধন করেছি বিক্ষোভ মিছিল করার প্রেক্ষাপটে স্থগিত হয়েছে আমার সাথে মোহন সবগুলো আমরা কিন্তু আমরা মন্ত্রণালয় গিয়েছি যাতে এই কর্মকাণ্ড না হয় কিন্তু তার তো পৌরসভা যারা পৌরসভা ছিলেন তাদের কারণে আজকে আমরা অনেকটা করেছি পৌরসভায় পৌরসভা নির্বাচন করে চেয়ারম্যানকে এই ওইখানে করার জন্য দিয়েছিলেন সেই কারণে আমরা অনেকটা দেখা যায় পেলেও জনতা আন্দোলন জনগণের ঐক্যবদ্ধ থাকার কারণে আমি বাস্তবায়িত করতে পারাই আমার বিশ্বাস আগামী ত্রিশ তারিখের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পরে আমাদের প্রান্ত নেতা আপনাদের সকলের প্রিয় প্রান্ত শিবপুরের এবং বাংলার মানুষের

তাকে সৈন্য বোয়াম দিয়ে বিদায় করে দেন তাহলে তাকে ভোট দিবেন না হলে এলাকার মানুষের ভোট এবার ভোট কেন্দ্র থেকে একটি বড় পাওয়ার কথা না পাওয়ার কথা নাকি ভারত এইবার আপনাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই এলাকার মানুষ আশরাফুল শিবপুরের মানুষ এই এলাকার পৌরসভা হওয়ার কথা তাদের পৌরসভা থেকে একটি পুরো তাদের এই স্বতন্ত্র এমপি এইবার এইবারে হবে না এইবারে মার হবে কি কিছু আনারস কিনা আনারসটা

কয়লা ক্ষেত্রের বিরুদ্ধে বা ইয়ার বিরুদ্ধে কারণ আমার কাছে উনি কিন্তু আমার করে আমি তো এই বিশ্বাস আমরা বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বকে আমরা আশ্বাসী এবং শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিক্ষক আওয়ামী পরিচালনা করি আজকে আজকে বিভিন্ন ভোট কেন্দ্র জন্য আজকের এই সভা এটা একটা বড় রূপান্তরিত হয়েছে সেই জন্য আমাদের পৌরসভার নেতৃবৃন্দ থানা